গত সম্প্রদায় বর্তমান তিন শূন্য ତରଭା ହାଇସ୍କୁଲ ଖେଳ ପଡ଼ିଆଠାରେ ଚାଲିଥିବା ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଚତୁର୍ଥ ଗୋପବନ୍ଧୁ ମେମୋରିଆଲ ଫୁଟବଲ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ଗୁରୁବାର ଉଦ୍ଯାପିତ ହୋଇଯାଇଛି ଏହି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟରେ ହୋଇଥିବା ଫାଇନାଲ ଖେଳରେ ସୋନପୁର ଦଳ ଚାମ୍ପିୟନ ହୋଇଛି ଫାଇନାଲ ମ୍ୟାଚ ସୋନପୁର ଓ କଟକ ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଏଥିରେ ସୋନପୁର ଦଳ ଫୋର ଜିରୋ ଗୋଲରେ କଟକ ଦଳକୁ ପରାସ୍ତ କରିଥିଲା ଫାଇନାଲ ମ୍ୟାଚ ପରେ ଜନାର୍ଦ୍ଦନ ଥାନାପତିଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ ଉଦ୍ଯାପନୀ ଉତ୍ସବରେ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବେ ତରଭା ବ୍ଲକ ଅଧ୍ୟକ୍ଷ ସରୋଜ କମ୍ପ ଯୋଗ ଦେଇଥିବା ବେଳେ ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଜିଲ୍ଲା କ୍ରୀଡ଼ା ଅଧିକାରୀ ଅଭିଳାଷ ପୁରୋହିତ ଏନ୍ଏସି ଅଧ୍ୟକ୍ଷା ବନ୍ଦିତା ନାୟକ ଏନ୍ଏସି ଉପାଧ୍ୟକ୍ଷ ଗଗନ ଅଗ୍ରୱାଲ ଯୋଗ ଦେଇଥିଲେ ଏହି ଅବସରରେ ସମସ୍ତ ଦଳର ପ୍ରଯୋଜକ ସଞ୍ଚିତ ସାହୁ ଆକାଶ ସାହୁ ସଞ୍ଜୟ ଅଗ୍ରୱାଲ ପ୍ରଭୁଦତ୍ତ ମିଶ୍ର ରଘୁନାଥ ସାହୁ ଦୁର୍ଗାପ୍ରସାଦ ଷଡ଼ଙ୍ଗୀ ପଙ୍କଜ ଅଗ୍ରୱାଲ ପ୍ରଦୀପ ମାହାଣା ସୁଭାଷ ସେଠୀ ପ୍ରମୁଖ ମଞ୍ଚାସୀନ ରହିଥିଲେ ବିଜେତା ସୋନପୁର ଦଳକୁ ଟ୍ରଫି ସହ ପନ୍ଦର ହଜାର ଟଙ୍କା ଓ ଉପବିଜେତା କଟକ ଦଳକୁ ଟ୍ରଫି ସହ ଦଶ ହଜାର ଟଙ୍କା ଅତିଥିମାନଙ୍କ ସହ ସ୍ୱର୍ଗତ ଗୋପବନ୍ଧୁ ପାଣ୍ଡେଙ୍କ ଝିଅ ରାଣୀଶ୍ରୀ ପାଣ୍ଡେ ପ୍ରଦାନ କରି ପୁରସ୍କୃତ କରିଥିଲେ man of the match of best player ଭାବେ ସୋନପୁର ଦଳର ନଅ ନମ୍ବର ଜର୍ସି ପିନ୍ଧିଥିବା ଖେଳାଳି ବିଟୁ ବେଷ୍ଟ ଗୋଲକିପର ଭାବେ ସୋନପୁର ଦଳର ଶିବଲାଲ ବେ বেস্ট ডিফেন্সর ভাবে সোনপুর দলর সিরাজ খান ও বেস্ট খেলাড়ি ভাবে কটক দলর মধু জানিঙ্কু মানে ট্রফি সহ নগদ অর্থ রাশি দে পুরস্কৃত করে পিইটি e সঞ্জীব সাহু শকিল মহম্মদ সুজিত রাজহংস অশোক ভগতী ও সাথী খেল পরিচালনা করে হিরণময় পট্টনাক ও সুধীর কুমার পণ্ডা সমস্ত ম্যাচরে আঙ্করিং করে মধুসূদন পাণ্ডে রশ্মি রঞ্জন দাস সুরেন্দ্র দলবেহেরা বিঘ্নরাজ নায়ক সঞ্চিত সাহু শেখর সাহু শঙ্কু মহলা সুজিত কুমার সাহু প্রমুখ ପୂର୍ଣ୍ଣ ସହଯୋଗ କରିଥିଲେ ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ବିଟିଭି ଓଡ଼ିଆ তো ফুটবল কে প্রমোট করবার লাগি গ্রাউন্ড ভালো আছে দর্শক বড়িয়া আছেন এখানে সবু বহুত বড়িয়া লাগলা শান্তি শৃঙ্খলা রে দর্শক দেখুছেন সেটিলে আমাকে বহুত খুশি লাগলা আগে ওটা প্রোগ্রাম অর্গানাইজ করলে আপন মানে আসবে সিওর আসবো আমাকে বহুত খুশি লাগলা গত বর্ষ ভি আমি ইনে চ্যাম্পিয়ন হই যাইতিনু আজি বিলে কটক কে 4 গোল মারি গরি 4 শূন্য রে ଆମେ ଆଜି ଅଗ୍ରଣୀ କରି ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗ୍ଲା ପହିଲା ମ୍ୟାଚ୍ରେ ଆମେ ଝାରସୁଗୁଡ଼ା ଟିମ୍କେ ତିନି ଗୋଲ୍ ମାରିକି ଜିତିଦିନୁ ସେଥିରେ ବି ବିଟୁ ଦୁଇ ଗୋଲ୍ ମାରିଥିଲେ ଆଉ କାଲି ତରଭାକେ ଚାର ଏକରେ ଜିତିଥିଲୁ ସେଥିରେ ବି ବିଟୁ ଦୁଇ ଗୋଲ୍ ମାରିଥିଲେ ଆଜି ବି ଦୁଇ ଗୋଲ୍ ମାରିକିରି ବିଟୁ ଆମ ଟିମ୍କେ ଚମ୍ପିଅନ୍ କରେଇଥିଲେ କଟକକେ ଚାର ଗୋଲ୍ ମାରିକିରି ଆମେ ଆଜି ବି ଚମ୍ପିଅନସିପ୍ ହେଇଛୁ ଦେଖୁନ୍ ଏଇଟା କାଁ ହେଇଥିଲା ଆମର ଦୁଇ ହଜାର ପନ୍ଦର ମସିହାରେ ଗୋପବନ୍ଧୁ ପାଣ୍ଡେ ଯେଉଁମାନେ ଭଲ ଫୁଟବଲ ସ୍ପୋର୍ଟସମ୍ୟାନ୍ ଥିଲେ ଫୁଟବଲ ଖେଳାଳି ଥିଲେ ଆଉ ଗୋଟେ ସମାଜସେବୀ ଥିଲେ ତାଙ୍କର ଅକାଳ ବିୟୋଗ ହେଲା ଦୁଇ ହଜାର ପନ୍ଦର ମସିହାରେ ଏବଂ ତାଙ୍କ ଆତ୍ମା ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଦେବାର ଲାଗି ଆମେ ଗୋପବନ୍ଧୁ ପାଣ୍ଡେ ମେମୋରିଆଲ ବୋଲି ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ଗଠନ କଲୁ ଏବଂ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଫୁଟବଲ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବା ପାଇଁ ସ୍ଥିରୀକୃତ କଲୁ ବିଭିନ୍ନ ବନ୍ଧୁମାନଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗରେ ଦୁଇହଜାର ଷୋହଳ ମସିହାରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗୋପବନ୍ଧୁ ପାଣ୍ଡେ ସ୍ମାରକୀ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଫୁଟବଲ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ତରଫରେ ଆୟୋଜିତ ହେଲା ଷୋହଳ ସତର ଅଠର তিন বর্ষ পর্যন্ত বিপুল সফলতা এবং তরফা জনসাধারণের আশীর্বাদ ক্রমে অশেষ সফলতা অর্জন কলা কিন্তু পরবর্তী সময়ে তরফার অভূতপূর্ব বন্যা এবং কোভিড মহামারী যা বন্ধ লা এবর্ষ কিছু বিলম্ব হলে মধ্যে আমি সেই বন্ধুমানঙ্কু নেই পুনর্বার এই প্রয়াস আরম্ভ কলু এবং তরফা তথা তরফাঞ্চলর ক্রীড়াপ্রেমী ওর আশীর্বাদ ও সহযোগ ক্রমে আমি এবর্ষ মধ্যে অশেষ সফলতা অর্জন করেছি খুশির বিষয় এটাই ଆମେ ଉପକୂଳ ଓଡ଼ିଶାରୁ ଏଥର ଦୁଇଟା ଟିମ୍ ନେଇଥିଲୁ କଟକ ଏବଂ ଭଞ୍ଜନଗର ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରୁ ଆହୁରି ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଟିମ୍ ଆଣିକରି ଆମେ ରାଜ୍ୟସ୍ତରୀୟ ଫୁଟବଲ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରିବାର ଯୋଜନା ରଖିଛୁ ଏଥିପାଇଁ ତରଭା ତଥା ତରଭା ଅଞ୍ଚଳର ଜନସାଧାରଣଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଏବଂ ଆଶୀର୍ବାଦ କାମନା କରୁଛୁ